হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাইক্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তো ভিওয়ার্স গত ভিডিওতে আমরা নর্মাল রেজিস্টারের মান কিভাবে দশ সেকেন্ডে বের করতে পারবো সে নিয়ে আলোচনা করেছিলাম তো ভিওয়ার্স আশা করি আমাদের ভিডিও দেখে অতি সহজেই আপনারা নর্মাল রেজিস্টারের মান বের করতে পারবেন তো ভিওয়ার্স বলেছিলাম এরপরে ভিডিওতে আমরা এমডি রেজিস্টারের মান কিভাবে বের করতে পারবো এ নিয়ে আলোচনা করব তো আজকে হাজির হয়েছি এস এমডি রেজিস্টারের মান কিভাবে দশ সেকেন্ডে দেখেই বলে দিতে পারবো তো ভিওয়ার্স দেখেন আমরা জানি এসএমবি রেজিস্টারের সাতটা মান থাকে ভিওয়ার্স এসএমডির ফুল মিনিং আমরা জানি সারফেস মাউন্টেড ডিভাইস তো ভিওয়ার্স এখানে দেখেন আমরা নর্মাল রেজিস্টর যথাক্রমে এই যে কালো বাদামি লাল রং দেখে নির্ণয় করেছি কিন্তু এসএমডি রেজিস্টার আমরা রং দেখে নয় নাম্বার ডিজিটাল নাম্বার দেখে আমরা বের করতে পারবো বের করতে হয় তো ভিওয়ার্স এসএমডি রেজিস্টারও তিন রকমের মান হয় ওহমস কিলো ওহমস এবং মেগা ওহমস তো আমরা যে রকমের নর্মাল রেজিস্টার ওহমসে নির্ণয় করেছিলাম তিন নম্বর ব্যান্ডে সোনালি কালো বাদামি থাকলে কিভাবে বের করতে হয় তিন নম্বর ব্যান্ডে তো অ্যাসেম্বলি রেজিস্টারের তিন নং ব্র্যান্ডে যদি জিরো আর এক থাকে তাহলে এর মান হবে ওমসে তো চলুন কিভাবে মান হবে দেখাই তো ভিউয়ার্স দেখেন আমরা হিসাব করব তিন নম্বর ব্যান্ডের রেজিস্টার তো প্রথমে যদি তিন নম্বর ব্যান্ডে মান যদি জিরো থাকে তাহলে এর মান হবে দুই সংখ্যার মান যা থাকবে তাই অর্থাৎ কোনো রেজিস্টারে গায়ে যদি ওয়ান ওয়ান জিরো লেখা থাকে তাহলে এটার মান হবে দুই সংখ্যার মান অর্থাৎ ওয়ান ওয়ান জিরো হবে না এগারো ওমস হবে এবং মান হবে ওমসে যেহেতু তিন নম্বর ব্যান্ডে জিরো থাকে এরপরে তিন নম্বর ব্যান্ডে যদি এক থাকে তাহলে এর মান হবে দুই সংখ্যার পরে যে সংখ্যা থাকবে তার সাথে শূন্য যোগ হবে এবং এর মান হবে ওহমসে যেমন এক পাঁচ এক তাহলে এর মান হবে দুই সংখ্যা যা থাকবে তারপরে শূন্য যোগ হবে অর্থাৎ মান হবে এক পাঁচ শূন্য একশো পঞ্চাশ ওহমস তো ভিওয়ার্স এরপরে আমরা দেখব কিলো ওহমসের রেজিস্টার কীভাবে চিনব ভিওয়ার্স আমরা নর্মাল রেজিস্টার যেরকম চিনেছিলাম তিন নম্বর ব্যান্ডে লাল কমলা হলুদ থাকলে এটি মান হবে কিলো হোমসে তো এসএমডি রেজিস্টারের ক্ষেত্রে তিন নম্বর ব্যান্ডে যদি দুই তিন চার থাকে তাহলে এর মান হবে কিলো হোমসে তো দেখেন প্রথমে তিন নম্বর ব্যান্ডে যদি মান হয় দুই তাহলে এর মান হবে দুই সংখ্যার মাঝে দশমিক এবং তা হবে কিলো হোমসে যেমন একটি ডি রেজিস্টারের গায়ে যদি লেখা থাকে তিন চার দুই যেরকমের এর মান হবে এক সংখ্যার পরে দশমিক বা দুই সংখ্যার মাঝে দশমিক এ জায়গায় হবে তিন দশমিক চার কিলো ওহমস যেহেতু সূত্রে দেওয়া আছে দুই সংখ্যার তিন সংখ্যার যদি দুই থাকে তাহলে এর মান হবে দুই সংখ্যার মাঝে দশমিক অর্থাৎ তিন দশমিক চার কিলোহমস এরপরে তিন নম্বর ব্যান্ডের মান যদি তিন থাকে তাহলে এর মান দুই সংখ্যা যা থাকবে তাই হবে এবং এর মান হবে কিলোহমসে যেমন দুই দুই তিন আমরা বলেছিলাম যে তিন নম্বর ব্যান্ডে যদি তিন থাকে তাহলে দুই সংখ্যার মান হবে তাহলে মান হবে দুই দুই অর্থাৎ বাইশ কিলো ওহমস এরপরে তিন নম্বর ব্যান্ডের মান যদি চার থাকে তাহলে এর মান দুই সংখ্যার পর শূন্য হবে অর্থাৎ প্রথম দুই সংখ্যার পরের যা থাকবে তা বাদ দিয়ে আমরা ওটা শূন্য বসিয়ে দেব যদি কোনো এসএমডি রেজিস্টারের গায়ে মনে করে লেখা থাকলো এক পাঁচ চার তাহলে এর মান হবে এক পাঁচ শূন্য কিলো হোমস যেহেতু সূত্রে দেওয়া আছে তিন নম্বর ব্যান্ডে যদি চার থাকে তাহলে দুই সংখ্যার পরে শূন্য হবে সেই রকমের এক পাঁচ চারের জায়গায় শূন্য বসবে একশো পঞ্চাশ কিলো হোমস তো ভিওয়ার্স এইগুলো ওমস কিলো হোমসের রেজিস্টার কীভাবে চিনব তো এবার আসেন মেগা হোমস রেজিস্টার ক্ষেত্রে কীভাবে পরিমাপ করব বা বুঝতে পারবো তো আমরা যেরকমের নর্মাল রেজিস্টার মেগা হোমসের যেরকমের নির্ণয় করেছিলাম তিন নম্বর ব্যান্ডে সবুজ নীল বেগুনি থাকলে হিসাব করেছিলাম এক জায়গায় আমরা হিসাব করব তিন নম্বর ব্যান্ডের সংখ্যা যদি পাঁচ ছয় সাত থাকে পাঁচ ছয় সাত থাকলে আমরা বুঝবো এটার মান মেগাহমস হবে তো পাঁচ থাকলে যদি তিন নম্বর ব্যান্ডের মান থাকে পাঁচ তাহলে মান হবে দুই সংখ্যার মাঝে দশমিক অর্থাৎ যদি কোনো এসএমডি রেজিস্টারের গায়ে এক পাঁচ পাঁচ লেখা থাকে তাহলে এক সংখ্যার পরে অর্থাৎ দুই সংখ্যার মাঝে দশমিক হবে যেরকমের এক সংখ্যার পরে পাঁচ এবং দুই সংখ্যার মাঝে এক দশমিক পাঁচ মেগা ওহমস এরপরে তিন নম্বর ব্যান্ডে যদি ছয় থাকে তাহলে এর মান হবে দুই সংখ্যার পরে দশমিক এবং মান হবে মেগাহংসে মনে করেন একটা রেজিস্টারের গায়ে লেখা আছে এক পাঁচ ছয় এর মান হবে দুই সংখ্যার দুই সংখ্যার যে মান তাই হবে তো দেখেন এক পাঁচ ছয় দুই সংখ্যার মান হচ্ছে এক পাঁচ অর্থাৎ পনেরো মেগা ওহমস এরপরে তিন নম্বর ব্যান্ডের মান যদি সাত হয় তাহলে এর মান হবে দুই সংখ্যার পরে একটি শূন্য যোগ হবে মান যা থাকবে তা দুই সংখ্যার পরে পরের মানটা আমরা ধরবো না দুই সংখ্যা পরে একটা শূন্য হবে তো ভিওয়ার্স এসএমডি রেজিস্টারের তিন নম্বর ব্যান্ডে যে মানগুলো থাকে ওইটা কোনো মান হবে না ওইটা আমাদের মূলত সূত্র হিসাবে ব্যবহার করতে হবে তো দেখেন এখানে একটা রেজিস্টারের গায়ে যদি লেখা থাকে দুই তিন সাত তাহলে এটা মান হবে কি বলেছিলাম যে দুই সংখ্যার পরে একটা শূন্য যোগ হবে দুই তিন শূন্য তিনশো তিরিশ মেগাওমস তো এ গেল মেগাহামসের রেজিস্টার তো ভিউয়ার্স একটা রেজিস্টার থাকে সে রেজিস্টারটি হচ্ছে দুই সংখ্যার মাঝে আট দিয়ে থাকে তো যদি দুই সংখ্যার মাঝে আট থাকে তাহলে আর এর জায়গায় দশমিক বসবে এবং মান হবে ওহমসে মনে করেন একটি রেজিস্টারের গায়ে লেখা আছে চার আর সাত এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ফোর আর সেভেন লেখা একটা রেজিস্টার এরকম অনেক রেজিস্টার থাকে তো এইটার মান যা বলেছি যে জায়গায় আর থাকবে এই জায়গায় শুধু দশমিক হবে এবং মান হবে ওহমসে যেমন ফোর আর সেভেন অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ওহমস এরকম দেখলে এই মানটা বের করতে পারবেন তো দেখেন ভিউয়ার্স এতক্ষণ আমরা যে এসএসএমডি রেজিস্টার নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে এসএমডি রেজিস্টার দেখেন এই যে লেখা আছে ওয়ান জিরো জিরো তো আমরা শুরুতে বলেছিলাম তিন নম্বর ব্যান্ডে যদি জিরো লেখা থাকে তাহলে মান হবে দুই সংখ্যার মান এবং এটি হবে ওহমসে তো দেখেন এ জায়গায় তিন নম্বর ব্যান্ডে জিরো আছে তো এটির মান টেন ওমস তো ভিওয়ার্স পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা রেজিস্টার আছে থ্রি থ্রি ফোর অর্থাৎ তিন নম্বর ব্যান্ডের মান ফোর আমরা যেটা বলেছিলাম ফোর থাকলে তো এর মান হবে দুই সংখ্যার পরে একটি শূন্য এবং মান হবে কিলো ওহমসে তো দেখেন থ্রি থ্রি ফোর তো দুই সংখ্যার পরে একটি শূন্য থ্রি থ্রি জিরো অর্থাৎ তিনশো তিরিশ কে তিনশো তিরিশ কিলো হোমস তো ভিওয়ার্স এরকম রেজিস্টার থাকবে আমাদের সূত্রগুলো ফলো করলে অতি সহজেই আপনারা এর মান নির্ণয় করতে পারবেন যেভাবে দেখাইলাম তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের এসএমডি রেজিস্টার নিয়ে ভিডিও তো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আশা করি আপনাদের আবার সুন্দরভাবে বুঝিয়ে দেব আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন গুড বাই